হ্যালো ফ্রেন্ডস পৃথিবীতে কত কিউট কিউট পেট রয়েছে অনেকেই পেট খুব ভালোবাসেন কিন্তু পৃথিবীতে কিছু বিরল কিউট পেট রয়েছে যাদেরকে সবসময় অনেক টাকা দিয়েও কেনা যায় না এই কিউট পেটগুলো দেখলে আপনারও নিশ্চয়ই ভালো লাগবে এই সব কিউট পেট সর্বদাই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে আর হ্যাঁ ভিডিওটি আপনার ভালো লাগার জন্যই তৈরি করেছি নতুন প্রহরের এই এপিসোডে পৃথিবীর সবচেয়ে কিউট এবং রেয়ার কয়েকটা পেট পেট দেখাবো যেগুলি এক কথায় অসাধারণ ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল so let's start the video নতুন প্রহর সান্ডা স্লোরিস দক্ষিণ পূর্ব এশিয়ার এলাকার গহীন জঙ্গলে এরা নিশাচর জীবনযাপন করে আর দিনের বেলা এরা উঁচু গাছের মগডালে নিজেকে আড়াল করে রাখে আর গাছের মগডালে ঘুমায় এরা রাতে শিকারে বের হয় আর এই সব কারণে এদেরকে ধরা খুবই কঠিন তবে এরা যে সূর্য ওঠার জন্য অপেক্ষা করবে তেমন না রাতে এরা পোকামাকড়ও খায় এছাড়াও পাখির ডিম এবং ফল হলো এদের প্রিয় খাদ্য এই প্রাণীর একটা অনন্য বৈশিষ্ট্য হলো এদের মুভমেন্ট খুবই শান্তশিষ্ট এরা এত শান্তভাবে চলাফেরা করে যে একটুও শব্দ সৃষ্টি হয় না আর এদের এই অদ্ভুত বৈশিষ্ট্যটির কারণে এরা শিকারে অত্যন্ত পারদর্শী এদেরকে দেখতে আসলে খুবই কিউট লাগে যখন এরা মানুষ অথবা অন্য কোনো বড় প্রাণী দেখে তখনই নিজেকে লুকানোর চেষ্টা করে তবে এদের থেকে আকারে ছোট কোনো প্রাণীকে এরা বিভিন্ন ভঙ্গিতে ভয় দেখায় এই প্রাণীটির অসাধারণ আই কন্ট্যাক্ট সবারই ভালো লাগবে ফেনেক ফক্স সাধারণত ফক্স সর্বদাই খুব ধূর্ত প্রাণী কিন্তু ফেনেক ফক্স যেমন কিউট তেমনই শান্ত এটিকে দেখলে মনে হবে যে সৃষ্টিকর্তা এই প্রাণীটিকে শুধুমাত্র মানুষের পেট হওয়ার নির্দেশ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন ওয়ার্ল্ডস মোস্ট কিউটেস্ট ফক্স হলো ফেনেক ফক্স এই ছোট প্রাণীটিকে শেয়াল প্রজাতির ক্ষুদ্রতম প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এদেরকে আফ্রিকায় পাওয়া যায় একটা প্রাপ্তবয়স্ক ফেনেক ফক্সের ওজন দেড় কিলোগ্রামের বেশি হয় তাই পোষা প্রাণী হিসেবে ফেনেক ফক্স বেছে নিতে বা এটিকে রাখার জন্য সমস্যা হবে না আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কুকুর বিড়াল এবং এই ফেনেক ফক্সের মধ্যে কোনটি সবচেয়ে বেটার এত চতুর শিয়ালটি বেস্ট পছন্দ হতে পারে এটিও কুকুরের মতো খেলতে পছন্দ করে আর একটা বিড়ালের মতো যথেষ্ট স্বাধীন অর্থাৎ এই পোষা প্রাণীটি আপনার বিশ্রামের সময় আপনাকে বিরক্ত করবে না কিন্তু একটু সাবধান থাকুন যদি আপনি এর একটা পেতে প্রলুব্ধ হন তবে আপনাকে হাজার হাজার ডলার খরচ করতে হবে আর উন্নত কান্ট্রিতে তারাই এই পোষা প্রাণীটি রাখতে পারে যে দেশে একটা বন্য শেয়াল বাসায় পাল পালন করার আইন থাকে চিনচিলা আপনি কি পোষা প্রাণী হিসেবে একটা ইঁদুর চয়েস করবেন হয়তো না কিন্তু এই কিউট ইঁদুরটিকে আপনার পোষা প্রাণী বানাতে হয়তো একটুও দ্বিধাবোধ হবে না আর হ্যাঁ এই প্রাণীটি তাদের মালিকদের সাথে মোটামুটি ঘনিষ্ঠ বন্ধন গড়ে তোলে এরা অত্যন্ত চঞ্চল প্রাণী তবে বিড়াল যেমন এদিক সেদিক ঘোরাঘুরি করে আবার তার নিজের বাসায় পৌঁছায় এই প্রাণীটিও তেমন সারাদিন খেলায় মেতে থাকে তবে এরা আপনার উপর আক্রমণাত্মক হবে না যদি না আপনি এটিকে অনেক টর্চার করেন তবে পৃথিবীতে অনেক ছোট ছোট কিউট পেট রয়েছে যা আপনার আঙুলেও ফিট হতে পারে আপনি অবশ্য এই ছোট কিউট প্রাণীদেরও নিজের পোষা প্রাণী বানাতে পারেন আরও অনেক অসাধারণ সুন্দর পোষা প্রাণীগুলি দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন সুগার গ্লাইডার এই চতুর এবং অস্বাভাবিক প্রাণীটির বেশ কয়েকটি নাম রয়েছে অনেকে অনেক নামে চেনে কিন্তু বেশিরভাগ লোক এটিকে সুগার গ্লাইডার বলে থাকেন এই প্রাণীটি কাঠবিড়ালির অনুরূপ বা এক প্রকার ছোট ক্যাঙ্গারুও বলা যেতে পারে এই প্রাণীটিকে পোষা প্রাণী হিসেবে রাখতে অনেকেই ভালোবাসেন এরা আকারে পনেরো থেকে বিশ সেন্টিমিটার হয়ে থাকে ওজন একশো সত্তর গ্রাম হয় অর্থাৎ অনেক ছোট এরাও স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রাণী আর এরা এরা নিজেদের মধ্যে শব্দ সংকেত ব্যবহার করে যোগাযোগ করে এরা দুধ খেতে অনেক পছন্দ করে এরা মিষ্টি জাতীয় ফল খেতে খুবই পছন্দ করে সুগার প্রিয় এই প্রাণীটিকে এই কারণেই সুগার গ্লাইডার বলা হয়ে থাকে কিংকাজও এটি একটা শিকারী স্তন্যপায়ী প্রাণী সাম্প্রতিক বছরগুলোতে এদেরকে দক্ষিণ আমেরিকায় পাওয়া যাচ্ছে আর বর্তমানে পোষা প্রাণী হিসেবে এরা অবিশ্বাস্যরূপে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ সেলিব্রিটিদের কারণে ফ্যাশন শুরু হয়েছে আপনি যদি এই প্রাণীটিকে নিজের পেট বানাতে আগ্রহী হন তবে এর ব্যাপারে সমস্ত সম্ভাবনা আপনার জেনে নেওয়া উচিত ছোট প্রজাতির এই ভাল্লুককে অনেকে ফুল বা মধু ভাল্লুকও বলে থাকেন এরা সর্বদাই মধু সংগ্রহ করে থাকে ফুলের মধু এদের সবচেয়ে প্রিয় খাবার ক্যাপুচিন মানকি এই প্রজাতির অনেক মানকি হলিউড সিনেমাতেও দেখা যায় এদের এই ছোট প্রজাতি বুদ্ধিমত্তার জন্য খুবই পরিচিত একটা হলিউড সিনেমায় দেখা যায় ক্যারিবিয়ান জলদস্যুদের যুদ্ধ সমযাত্রী ছিল এই মানকি ক্যাপুচিন বানর খুব বুদ্ধিমান চটপটে এবং স্বাধীন প্রাণী এরা প্রায় চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকে क्रिस्टेड जी को এই প্রাণীটিকে দেখুন এরা কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে আর এই প্রজাতির প্রাণীদের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী হলো ক্রিস্টেড জিকো এরা অন্যান্য নামেও পরিচিত কিন্তু এই প্রাণীটি অনেকের কাছে অত্যন্ত জনপ্রিয় সাধারণত এই প্রাণীরা গাছ এবং ঘনবৃষ্টির বনে বাস করে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে শিকারে ব্যস্ত রাখে এদের সবচেয়ে প্রিয় খাদ্য ফল এদেরকে বাড়িতে পালন করতে চাইলে আপনি অবশ্য এদের এদের ফল খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রবল আর শিকারে এরা অনেক পারদর্শী এদেরকে আপনি দলবদ্ধভাবেও বাড়িতে রাখতে পারেন ক্যাপিবেরা যদি আপনি এই প্রাণীটি আগে না দেখেন তবে এটিকে আপনার কাছে গিনিপিগের চাচাতো ভাইয়ের মতো মনে হতে পারে সাউথ আমেরিকান ক্যাপিবেরা দেখতে সবচেয়ে সুন্দর হয় এদের প্রাপ্তবয়স্করা পঁয়ষট্টি কেজি ওজনের হতে পারে এদেরকে রাখার জন্য একটা বড়সড় মজবুত খাঁচার দরকার হবে এই প্রাণীরা জীবনের অর্ধেক সময় পানিতে বাস করে তাই যদি সম্ভব হয় খাঁচার ভেতর একটা পুকুরও তৈরি করে রাখা ভালো প্রাণীটি তার মালিক মালিকের সাথে সর্বদাই ভালো ব্যবহার করে আর ক্যাপিবেরা একটা সামাজিক প্রাণী তবে অনেক দেশে এই প্রাণীটিকে বাড়িতে পালন করার আইন নেই সার্ভাল আপনি কি সত্যিকারের একটা বাঘ নিজের পেট করতে চান তবে এই প্রাণীটিকে বাসায় আনতে পারেন তবে এরা মারাত্মক হয় না যদি আপনি এটিকে বাচ্চা অবস্থায় বাসায় এনে প্রশিক্ষণ দিতে শুরু করেন এরা মূলত আফ্রিকার গহীন জঙ্গলে বাস করে তাই এরা উষ্ণ জলবায়ুতে অভ্যস্ত বিড়ালের মতো এদেরকেও স্বাধীনভাবে পালন করা যাবে এরাও খেলতে ভালোবাসে এদেরকে আপনি টেনিস বল খেলা শিখাতে পারেন হোয়াইট ওল আপনি কি পাখি ভালোবাসেন তবে আপনার জন্য এই কিউট পাখিটি ভালো হতে পারে এই পাখিটিকে দেখতে খুবই আকর্ষণীয় এবং কিউট লাগে আর এটিকে পেতে আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে না এশিয়ার প্রায় সব দেশেই এদেরকে দেখা যায় এদের লাল চোখ সবারই নজর কাড়ে বাসায় এর সাথে অনেক সময় কাটাতে পারবেন অথবা যদি আপনার অনেক টাকা থাকে তবে আমি আপনাকে অন্য একটা পাখি কেনার কথা বলবো গোল্ডেন পিজন এর মতো সৌন্দর্যের পাখি আপনি হয়তো দ্বিতীয়টি পাবেন না এই কিউট পাখিটি কাছ থেকে সবসময় দেখতে থাকলেও আপনার মন জুড়াবে না পান্ডা আপনি হয়তো পান্ডা এর ব্যাপারে শুনেছেন কিন্তু পান্ডা প্রজাতিদের মধ্যে মোস্ট কিউটেস্ট কিছু পান্ডা রয়েছে যারা খুবই জনপ্রিয় ছোট প্রজাতির এই পান্ডাগুলো খুবই শান্ত হয়ে থাকে যদি আপনি এদেরকে প্রশিক্ষণ দেন তবে এরা আপনার কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে চ্যামেলিয়ন এই প্রজাতির প্রাণীদের সৌন্দর্য সবারই ভালো লাগে এদেরকে বাড়িতে খাঁচায় পালন করা যায় এরা খুবই চটপটে প্রাণী আর এই প্রাণীরা তিনশো ডিগ্রি কোণে নিজেদের চোখ ঘুরাতে পারে এদেরকে এশিয়া এবং আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় তবে এই প্রাণীরা এতটাই চটপটে যে এদেরকে ধরা অনেক কঠিন এদের অনেকগুলি সংগ্রহের জন্য আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে আপনি কি এমন কোনো প্রাণী দেখেছেন যারা মুহূর্তে মুহূর্তে তাদের রং পাল্টায় এই নিয়ে পরবর্তী কোনো এপিসোডে হবে জানাশোনা আর হ্যাঁ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি কোন প্রাণীটি আপনার সবচেয়ে কিউট লেগেছে অথবা যদি সুযোগ হয় তবে কোন প্রাণীটি আপনি আপনার পোষা প্রাণী বানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে it's your host Shubho signing out